সাভার এলাকা ও আপনার বাচ্চারা একটু সরান একটু কষ্ট করে সরান আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে দুই ছেলে আমার মানে এখানে কারেন্ট নাই মোবাইলের নেটওয়ার্ক দিয়ে যুক্ত হয়েছে এখন আপনারা কথা দিছি বিশ মিনিট অপেক্ষা করলাম কিন্তু কারেন্ট চলে গেল আপনি প্রথম দিনই উল্টা উল্টা হয়ে গেলে মনে মনে তো একটা টেনশন করবেন এই জন্য কারেন্ট নাই কিছুক্ষণ গল্প টল্প করি কারেন্ট আসে কিনা দেখি না আসলে আমরা গল্প করে শেষ করা কারেন্ট না থাকলে তো আমি কিবোর্ড দেখতে দেখবো না বুঝতে পারছেন আর নেটওয়ার্কেরও স্পিড পাইবো না মোবাইলে নেটওয়ার্ক দিয়ে তেমন একটা কাজ করা যায় না আচ্ছা তে ভাইয়া বলছিলেন আপনার পেজ আছে তাই না পেজের ফলোয়ার কি পরিমাণ আছে মতো আছে মাশাল্লাহ মাশাল্লাহ তাইলে তো আপনার পেজ তো অনেক উল্টে গেছে করেননি হ্যাঁ, না টুকটাক করেননি আমি বলছি টুকটাক করেননি হ্যাঁ অবস্থা ওরা অনেকে না যদি আচ্ছা বুঝতে পারছি তো এমনি আপনি কিছু ভিডিও করতে পারবেন না যেমন প্রাকৃতিক দৃশ্য বা কোনো নিউজ বা এই এ পরিমাণ কিছু করতে পারবেন না করতে পারলে আপনার তো ছয় হাজার লাইক ফলোয়ার আছে আপনার তো আর চার হাজার ফলোয়ার হয়ে গেলে আপনি দশ হাজার হয়ে গেলে আর পরে ভিডিও দিলে একটা ভিডিও যদি আপনি দুই মাসের ভিতরে ছয় লক্ষ মিনিট অর্থাৎ ষাট হাজার ঘন্টা যদি আপনি ওয়াচ নিয়ে আসতে পারেন তাইলে তো আপনি মনিটাইজেশন করতে পারবেন এই পেজ থেকে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন ভিডিও আপনার ইচ্ছা আপনি যে বিষয়ে ভিডিও করতে পারেন কোনো সমস্যা নেই আমার বুঝি নাই হ্যাঁ, হ্যাঁ। করেন সমস্যা নাই আপনি আপনি যে পণ্যটা সেল করবেন ওই পণ্যের উপরেই আপনি ভিডিও করেন সমস্যা নাই হ্যাঁ, এই নিচেই দেখেন শেয়ার দেখেন স্ক্রিন বুঝি নাই গুগল মিটে শেয়ার স্ক্রিন শেয়ার করে কিভাবে আমি জানি না যদিও ও স্ক্রিন শেয়ার করতে ও আচ্ছা আমি আপনাকে দেখাই আমি আপনাকে একটা স্ক্রিনশট দিতেছি আপনার মেসেঞ্জারে ঠিক আছে আচ্ছা। ওই স্ক্রিনশটের ওই জায়গায় প্রথমে ক্লিক করবেন আমি বলে বলে দিব আপনাকে তবে এটা আমার খেয়াল নাই ভিডিওটা আগে দিয়ে দিলে আপনি হয়তো ওই ভিডিও দেখে নিতেন তারপরে স্ক্রিন শেয়ার করতেন আচ্ছা আমি আপনাকে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন একটা ছবি দিছি আমি একটা ইমেজ দিছি আপনাকে ওইটাতে নিচের দিকে দেখেন একটা জায়গায় আপনার একটা লাল দিয়ে লাল গড় দিয়ে আপনাকে দাগ দেয়া আছে হ্যাঁ তাহলে আপনার কারসরটা ওই জায়গার মধ্যে নিয়ে ক্লিক করেন এখন আছে ইন্টার স্কিন এটা হ্যাঁ উপরেরটা দেন উপরেরটা দেন তারপরে এখানে দাঁড়াইয়েন আমি আরেকটা স্ক্রিনশট দিতেছি আপনাকে ওইটা লাগবে এখানে ওয়েট করেন দেখেন একটা স্ক্রিনশট গেছে ওই রকম একটা পপআপ আসছে নাকি জি আসছে ওই মানে যে যেভাবে গড় দিয়ে দেওয়া ওই জায়গার মধ্যে আপনি ক্লিক করেন ক্লিক আচ্ছা, করার পরে নিচে দেখেন শেয়ার সবুজ হইয়া শেয়ার হ্যাঁ এই তো চলে আসছে Oh, আচ্ছা এখন আপনি আপনার পেজে যান না না এগুলাতে এগুলাতে কিছুদিন লাগবেন না আপনি ওই পরে যান আপনার পেজে যান আহা কাইটাপ দিলেননি স্ক্রিন শেয়ার করেন এখন আপনি আপনার পেজে যান হ্যাঁ এই জায়গার মধ্যে ক্লিক করেন এই যে পেজ আসছে দেখি পেজটার উপরের দিকে স্ক্রল করে জানতো আচ্ছা উপরের দিকে স্ক্রল করে যান উপরে উপরের দিকে যান আগে দেখি একদম ডিজাইনটা আচ্ছা। হ্যাঁ। কিন্তু অ্যাট্রাকটিভ হয়নি ভাই হ্যাঁ ডিজাইনটা অ্যাট্রাকটিভ হয়নি এই ডিজাইন দিয়ে মানে আপনার অ্যাট্রাকটিভ দেখাচ্ছে না বা আপনার নিয়ে ডিজাইন চোখে পড়ে পড়বে কম আবার লগোটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে লগো খুব সুন্দর হয়েছে আচ্ছা দেখি আচ্ছা দেখেন এখানে এই যে পিপল এইগুলো হ্যাঁ, এখানে আপনার উপরের আরেকটু উপরের দিকে যান দেখি আমি এগুলা বিষয়গুলো আগে দেখি হ্যাঁ পিপল রিচ দেখেন আপনার আপনার এই এই ইমেজটা রিচ হয়েছে চোদ্দ হাজার তিনশো চুরাশিটা আপনি ষোলো মেতে দিয়েছিলেন আঠাশ দিনের মধ্যে এঙ্গেজমেন্ট হয়েছে এক হাজার একশো পাঁচ হ্যাঁ এইটা হয় না মনে হয় পঁয়ত্রিশটা হ্যাঁ এইটা পঁয়ত্রিশটা আপনার টোটাল পেজের রিচ পেজের রিচ সেটাও দেখাচ্ছে আর হ্যাঁ, দেখি একটু নিচে আসেন নিচে আসেন তাহলে দেখি এখানে এই যে আপনার রিচ হয়েছে চোদ্দ হাজার চোদ্দ হাজার দুইশো সাতাশটা এঙ্গেজ হচ্ছে এক হাজার একশো তেরোটা শেয়ার হয়েছে পঁয়তাল্লিশটা দেখেন আপনি <coughs> একটা বিষয়ে বলে রাখবেন আপনি পেজকে উঠানোর জন্য ভিডিওগুলোকে আপনি ডাউনলোড করে এডিট করে দিতে পারেন কিন্তু এইগুলা দিয়ে মনিটাইজেশন যখনই যাইবেন তখনই এগুলো আপনার কাইটা দিত হইব বুঝতে পারছেন এখন পেজ মনিটাইজেশন বিষয়টা বুঝেননি জানেননি বা বুঝেননি পেজ মনিটাইজেশনটা আচ্ছা। হচ্ছে আপনি আপনার পেজে আপনার নিজের ব্যক্তিগত তৈরি করা ভিডিও আপলোড করবেন ঠিক আছে আপনার যতদিনে ইচ্ছা দশ হাজার ফলোয়ার অথবা দশ হাজার লাইক যে একটা হইলেই চলবে লাইক দশ হাজার হইলেও চলবে অথবা দশ হাজার ফলোয়ার হইলেও চলবে ঠিক আছে আপনি দশ হাজার ফলোয়ার তৈরি করতে হবে পেজে আর যে কোনো দুই মাসে অর্থাৎ যে কোনো ষাট দিনে লাস্ট যে কোনো ষাট দিনে আপনি আপনার পেজে ছয় লক্ষ মিনিট ভিউ ওয়াচ রাখতে হবে মানে অর্থাৎ আপনার পেজের মানুষগুলা বা পেজের বাইরে মানুষগুলাই হোক অর্থাৎ ফেসবুকের ভিতর থেকে আপনার ক্রিয়েট করা ভিডিওগুলাতে যতটা ভিডিও থেকেই হোক একটা থেকেও যদি ছয় লক্ষ মিনিট হয় কোনো সমস্যা নাই আর যদি সবগুলো ভিডিও থেকে ছয় লক্ষ মিনিট হয় কোনো সমস্যা নাই ছয় লক্ষ মিনিট হইতে হইব তো এইগুলা রিকোয়ারমেন্ট ফুল আপ হইলে আপনি পেজটা মনিটাইজেশন করতে পারবেন আর যদি আপনি পেজ মনিটাইজেশন একবার করে ফেলেন তাহলে ভাই আপনার জন্য মেসিভ ইনকাম অপেক্ষা করতেছে আপনি তো অনেকটা সামনে আগেই গেছেন কারণ আপনি ছয় হাজার ফলোয়ার তৈরি করে ফেলছেন অলরেডি তার ফলোয়ার ষাট হাজার ছয় লাখ ছয় হাজার ফলোয়ার হয়ে গেছে এখন প্রতিদিন দুইটা চারটা দশটা পনেরোটা ফলোয়ার আসতেই থাকবে দেখেন আপনি প্রতিদিন দশটা পনেরোটা ফলোয়ার আসতেই থাকে আর চার হাজার ফলোয়ার হইতে আর হ্যাঁ, আপনার হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এইরকমই থাকবে আর আপনি যদি ক্রিয়েটিভ কিছু ভিডিও তৈরি করে দিতে পারেন আর ওই আসতে রে ওই ভিডিওগুলো যদি আপনার বন্ধুবান্ধব বা আপনার পেজের যারা পরিচিত তাদের দিয়ে যদি আপনি শেয়ার করাইতে পারেন তাইলে দেখবেন আপনার ফলোয়ার আরও বাড়বে তারপরে এখন আপনার ছয় হাজার যেহেতু ফলোয়ার আছে আপনি একটা ভিডিও দেওয়ার সাথে সাথে দেখবেন one K two K three K view হয়ে গেছে কথা বুঝতে পারছেন হ্যাঁ কিছুদিন আগে একটা ই এই এই ভিডিও ছিলাম হ্যাঁ। মনে হয় সাড়ে চারি হাজার তো এই জন্য আমি আপনাকে বলি আপনি নিজে ভিডিও তৈরি করে দিবেন নিজে ভিডিও আপনি অন্যের ভিডিওগুলো দিতে পারেন বাট এগুলো মনিটাইজেশনের কাইটা ফেলতে হইব এখন দিয়ে আপনি পেজের ফলোয়ার বাড়াইতে পারেন আপনার ফলোয়ার ভিউয়ার বাড়াইতে পারেন রিচ বাড়াইতে পারেন বাট যখন মনিটাইজেশনের টাইম আসবে তখন এগুলো কাইটা ফেলতে হইব কথাটা বুঝতে পারছেন অন্যথায় আপনাকে কপিরাইট দৈরা ফেলবো কপিরাইট দৈরা ফেললে আপনি আর মনে করেন পেজ মনিটাইজেশন করতে পারবেন না তো এই জন্য আপনি মনে করেন একটা মিটিংয়েই বসে আপনি তো মনে করেন ওয়াজে গেলেন একটা ওয়াজে গেলেন এক্সাম্পল আমি আপনাকে আরেকটা পরামর্শ দিই যেহেতু আপনার পেজে ফলোয়ার বাড়ছে আমি আপনাকে আরেকটা ফলো পরামর্শ দিই আপনি বাজার থেকে এক হাজার পনেরোশো টাকা বা সাত আটশো টাকা দিয়ে একটা মাইক কিনবেন কথা বুঝতে পারছেন আর তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনবেন কিনা ঢাকায় যেহেতু বাস করেন বড় বড় ওয়াইজিগুলোই তো ঢাকায় আসে কথা বুঝতে পারছেন হ্যাঁ। ওই ঢাকার ওয়াজিগুলার আপনি ওয়াজগুলাকে ভিডিও করলেন ঠিক আছে একটু কষ্ট করবেন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি ওয়াজগুলা ভিডিও করলেন ভিডিও কইরা আমি আপনাকে কিছু টিউটোরিয়াল দিব ওই টিউটোরিয়ালগুলো দেখে ভিডিও এডিটিং শিখে নিলেন এটা দুইটা টিউটোরিয়াল দেখলেই ভিডিও এডিটিং শিখে ফেলবেন ভিডিও এডিটিং শিখলেন আপনার ওয়াজের সুন্দর সুন্দর যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো আপনি কাটলেন কাইটা ওগুলো পোস্ট করলেন আর পোস্ট করে কইরা দিলেন দেখবেন মাত্র তিন মাস আপনি কষ্ট করবেন আপনার পেজ মনিটাইজেশন হয়ে যাব তিন মাস যেহেতু আপনার ফলোয়ার বাড়ি গেছে কারণ শূন্য থেকে শুরু করে কঠিন কাজ আর ফলোয়ার বাড়ি গেলে ইজি হয়ে যায় মাত্র তিন মাস আপনি কষ্ট করবেন তিন মাসের ভিতরে আপনার পেজ মনিটাইজেশন হয়ে যাব পেজ মনিটাইজেশন হওয়ার পরে হ্যাঁ, আপনি হ্যাঁ আমি বলি আপনাকে আমি শেষ করি তারপরে বলবেন পেজ মনিটাইজেশন শেষ হয়ে গেলে হই একবার যদি পেজ মনিটাইজেশন হয়ে যায় আপনি মানে যে কোনোভাবে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এই ইনকামটা যত দিন যাইব তত বাড়বে কথা বুঝতে পারছেন আপনি একটু কষ্ট করতে হইব একটু পরিশ্রম করতে হইব একটু ত্যাগ স্বীকার করতে হইব তাইলেই আপনি মনে করেন আপনি পারবেন মাঝে মধ্যে একটা দুইটা লাইভ দিলেন একটা দুইটা লাইভ করলেন কি লাইভ করলেন আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি একটু আলোচনা করলেন আপনি যদি একটা মাইক্রোফোন আর একটা স্ট্যান্ড কিনে ফেলতে পারেন তাইলে আর আপনার জন্য কোনো ঝামেলা নেই আপনি নিজে নিজে স্ট্যান্ডে আপনি ক্যামেরা ফিট করে ক্যামেরার সামনে এসে একটা রুমে বসে ক্যামেরার সামনে এসে আপনার প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করলেন আমার এই প্রোডাক্ট এই প্রোডাক্টের গুণ এইটা এই প্রোডাক্টের লাভ এটা এই প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট নাই এই প্রোডাক্টটা ব্যবহার করলে এই ধরনের বেনিফিট হবে এই বিষয়গুলো নিয়ে আপনি কি করলেন আপনি কিছু সময় লাইভে বক্তৃতা দিলেন কথা বললেন দ্যাটস হয় তখন আপনার হইব কি এই লাইভ থেকে আপনার ভিউ বাড়বে ওয়াচ বাড়বে ফলোয়ারও বাড়বে লাইভে আপনি বললেন আমার ভিডিওটা শেয়ার করেন এটা হচ্ছে রসুলের যেহেতু আপনার প্রোডাক্টগুলো আতর্জনিত প্রোডাক্ট রাইট প্রোডাক্টগুলো আতর্জনিত প্রোডাক্ট না হ্যাঁ তাইলে ওগুলা বললেন রসুলের হাদিস বললেন না সুগন্ধি ব্যবহার করলে রসুলের কি রসুল কী কী উপকারের কথা বলেছেন হ্যাঁ, রসুল কী কী কোন কোন সময় আতর ব্যবহার করতে নিষেধ করেছেন কোন কোন সময় আতর ব্যবহার করার জন্য বলছেন এই বিষয়গুলোও বললেন সাথে দুই একটা মাসলা বললেন হ্যাঁ সবাইকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন তাইলে আপনার লাভটা কী মানে এন্ড অফ দ্য টাইমে আপনার বেনিফিটটা কী বেনিফিটটা হচ্ছে আপনি আপনার পেজটা রিচ বাড়াইতে পারলেন আর আপনার পেজটাকে আমি বারে বারে বলতেছি আপনার এতটা ফলোয়ারযুক্ত একটা পেজ আপনি একটু কষ্ট করেন মাত্র তিনটা মাস কষ্ট করেন আপনি আপনার পেজ মনিটাইজেশনে নিয়ে আসতে পারবেন আর আপনি যখন আমার সাথে পরিচয় হয়েছেন এবং আমার সাথে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ যত ধরনের সাপোর্ট লাগে আমি আপনাকে দেবো ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন আপনি আপনি অবশ্যই তো পেজের মধ্যে যাই দিবেন সরিয়া সম্মত জিনিসগুলো দিবেন আর শরীয় সম্মত যে জিনিসগুলো দিবেন সেগুলো আল্লাহ আল্লাহর কাছে অবশ্যই দামি সেই দামির বাগিদার আমিও হতে চাই ভাই বুঝতে পারছেন এখন আপনার কি প্রশ্ন আসিল বলেন আচ্ছা এই পেজটাতে এই পেজটাতে সমস্যা কি হয়েছে সমস্যা হয় নাই আচ্ছা সমস্যা বলতে যে পোস্ট পোস্ট করতেছে তখন পোস্ট কি ব্যাপার নিয়ে আমরা একটা পোস্ট করছিলাম এখন পোস্ট করতে গেলে আর কি পোস্ট আচ্ছা পরে চিন্তা করলাম আর দেরি পরে এইখানে দেরি আচ্ছা বুঝতে এটা ওই তাকওয়া নামে ছিল যখন ওইটা ওইটা তৈরি করেছে তাকওয়া কি তখন আবার এটার নাম দিয়ে দিচ্ছে আওয়াজ সমস্যা নাই কিনে হইলেও কোনো প্রবলেম নাই আপনি যদি কিনেও দশ হাজার তৈরি করেন সেটাও সমস্যা নেই দশ হাজার লাইক কিনছিলেন কত টাকা দিয়ে এই যে এগুলো আসলে একটা বিষয় হচ্ছে লাইক যদি কিনেন তো এই লাইক থেকে আপনার কমেন্ট আসবে না ভিউ আসবে না বুঝতে পারছেন এগুলো হচ্ছে রোবট হ্যাঁ এটা আসে এটা একেবারে এইটাতে তো আপনার পিপুল লাইক আপনার লাইকটা তো আপনার অটোমেটিকলি ছয় হাজার সাতশো সাতষট্টিতে চলে গেছে আর কয়টার দরকার ভাই আর তো সাড়ে তিন হাজারও না তার চেয়েও কম বত্রিশশোটা বত্রিশশো দরকার আপনার আর বত্রিশশোর দরকার এখন আপনি চিন্তা করেন আপনি যদি বত্রিশশো ফলোয়ার তৈরি করে দিতে নিতেই পারেন বা এখন তো ফলোয়ার আছে অলরেডি লাইক হয়ে গিয়ে ফলোয়ার হয়ে গেছে আপনার জন্য মনিটাইজেশনের জন্য ঝামেলা নাই এখন আপনার দরকার শুধু ওয়াচ টাইম ঠিক আছে আপনি এখন কি করবেন আপনি ওয়াজ পাইলে ওয়াজ আপনি লাইভ করবেন যেখানে থাকেন ওয়াজ তো দিতে পারি যখন প্রতি সপ্তাহে একটা আমার মসজিদে ই হয় হ্যাঁ, তো এটা আবার এই তাফসিরটা মসজিদের তাফসিরটা নিতে হইলে মসজিদের ইমাম সাহেবের অনুমতি নিতে হইব তাইলে আপনি পারে তাইলে যদি উনার ওয়াজ দেখা যায় উনি সুন্দর করে বয়ান করতে পারে তাইলে তার বয়ানটা আপনি রেকর্ড করতে পারেন লাইভও করতে পারেন ঠিক আছে একটু জোরে কথা বলেন শুনতেছি না ভাই একদিন লাইভ করছি আমার এই আছে কি আমার আইডিতে আচ্ছা প্রোফাইলে আছে হ্যাঁ করছি দেখাইছি সেটা কিছু বলে নাই আপনি এটা না কেন ইউটিউব ইউটিউবে উনিও লাইভ দিতে চাইছিল আচ্ছা, এখন তার সাথে আপনি কি করবেন আপনার পেজের নামের সাথে মিলাই আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন আছেন ইউটিউব চ্যানেল আচ্ছা তাইলে আমি আপনাকে যেহেতু আপনার পেজ উইটা গেছে এবং পেজ আছে আপনি পেজ সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন আপনার পেজের আর একটু সেটিং দেখাইয়া অ্যাডভান্স লেভেলের একটু সেটিং দেখাইয়া আর আমি আপনারে নিয়ে যাই মুগি সরাসরি ইউটিউবে তারপরে আপনার এই ইনস্টাগ্রাম অন্যগুলো করাই ইউটিউবের চ্যানেল তৈরি করে আপনি আপনার ওই যে পেজ থেকেই আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করে নিতে পারেন সেটা আমি দেখাইয়া দিব আপনাকে আপনি একসাথে পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই উঠাই নেবেন তাইলে আপনি কি করবেন আপনার অন্য কোনো চিন্তা করা লাগবে না আপনি পেজ থেকে আপনি ইনকাম করবেন ইউটিউব থেকে ইনকাম করবেন ভাই তখন আর আপনি অন্য কোনো চিন্তা করার টাইমও পাইবেন না বিষয়টা বুঝতে পারছেন তো এই বিষয়গুলো আপনি পারবেন আর একটু সময় যাক এখন আমি আপনার একটু দেখাই আমরা আজকে কি আমরা এই জায়গার আপনি আসছেন আমার কাছে এইখানে আসার কারণে আপনি কি কি শিখবেন এই বিষয়গুলা দেখি একটু কি বলেন জি digital marketing full course হলে ভালো হয় ঠিক আছে হ্যাঁ সরি সরি হ্যাঁ, আমি তো ক্লাস করাইতেছি আপনার শেয়ার দিই আপনি শেয়ারটা স্টপ করেন প্লিজ আমি শেয়ার দিই সরি বিষয়টা নতুন করে নিয়ে আসি আর একটা কারণ এই বিষয়টা জানার দরকার আছে আপনার কোনো তথ্যের প্রয়োজন তো কোনো তথ্য সেভ করে রাখবেন মনে করেন হ্যাঁ ঠিক আছে আপনি সরাসরি যাইবেন ওই জায়গায় গিয়ে আপনি ওইভাবে একটা অপশন পাইবেন এই যে দেখেন এই জায়গার মধ্যে ফোরডেক্স জিমেইলের মধ্যে এইভাবে একটা অপশন পাইবেন এই অপশনে আপনি ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করলে আপনি ক্লিক করলে এই জায়গার মধ্যে ড্রাইভ পাইবেন আপনার ড্রাইভে জমা হবে আপনি কোনো তথ্য খুঁজতে গেলে আপনার ড্রাইভে যদি জমা রাখেন তাহলে আপনি পাইবেন এখন যদি আপনার কম্পিউটার ডিজেবল হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনার যদি মোবাইল নষ্ট হয়ে যায় যে কোনো সমস্যা হোক আপনি ইচ্ছা করলে এই জায়গার মধ্যে পাইবেন আমাদের কন্ট্যাক্ট মোবাইল নাম্বার যে এই মোবাইল নাম্বারটা এই জায়গার মধ্যে জমা থাকে স্মার্টফোন হওয়ার পর থেকে মোবাইল নাম্বারগুলো মোবাইল হারলেও নাম্বারগুলো যায় না কী জন্য যায় না এই জায়গার মধ্যে আমাদের মোবাইল নাম্বারগুলো এই জায়গার মধ্যে সেভ থাকে যে কোনো দুনিয়ার যে কোনো জায়গায় গেলে ওই জায়গার মধ্যে আমি সেভ পাইব নাম্বারগুলো আমার নাম্বার পাইতে কোনো সমস্যা নাই এখন আমি একটা লেখার রাখার প্রয়োজন এখন কম্পিউটারের মধ্যে রাখলে হইল কি কয়েকদিন পরে যদি আমার কম্পিউটারটা ডিলিট হয়ে যায় ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় ভাইরাসজনিত কোনো প্রবলেম দেখা দেয় তাইলে আমার ইনফরমেশনগুলো আমি নাও পাইতে পারি তাই এই জন্য আমি কি করব আমার ড্রাইভে সেভ করব। ড্রাইভে সেভ করার জন্য আমি আমার কয়েকটা অপশন আছে দেখেন ডিউ একটা জিনিস আছে ডিউটা হচ্ছে এইভাবে এখন আমরা যেভাবে গুগল মিটের মধ্যে লাইভ ক্লাস করতেছি এটা হচ্ছে ডিউ দিয়েও লাইভ ক্লাস করা যায় আরেকটা হচ্ছে দেখেন মিট এই মুহূর্তে এই মিট যে অপশনটা সেটাই দিয়ে আমরা ক্লাস অলরেডি করতেছি এটা হচ্ছে মিট চ্যাট হচ্ছে যেভাবে ফেসবুকে আমরা মেসেঞ্জারে চ্যাটিং করি সেটা চ্যাট কন্ট্যাক্ট তো দেখাইছি তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে প্লে স্টোর প্লে স্টোর হচ্ছে আমরা মোবাইল থেকে যেভাবে অ্যাপস নামাই সেই অ্যাপস নিউজ হচ্ছে এটা কোনো পেজ ওপেন করা এটা জিমেল আচ্ছা এভাবে আসি এগুলো নিয়ে একটু কাটাকাটি করবেন পেয়ে যাবেন তারপরে এখন আমার কোন একটা বিষয়ে লেখার প্রয়োজন এবং এই লেখাটা আমার সেভ হয়ে থাকবে আমার সেভ দেওয়ার প্রয়োজন নয় আমি লিখতাম অটোমেটিকলি সেভ হয়ে যাব তাইলে আমি ডক্সে ক্লিক করব ডক্সে ক্লিক করার পরে আমি এই যে ব্লাঙ্ক একটা অপশন আছে না সেই নতুন কিছু লিখবো সেই ব্লাঙ্কে আমি ক্লিক করব। এই ব্লাঙ্কে ক্লিক করলে আমার এটা নতুন কিছু চলে আসবে একটা নতুন পেজ চলে আসবে এখানে আমি একটা কিছু লিখব ওই জায়গার মধ্যে আমি যে জিনিসটা লিখব ওই জিনিসটা যদি আমি আমি যদি পঞ্চাশ বছর পরেও খুঁজতে চাই তাহলে আমি ওই জিনিসটা পেয়ে যাব কথাটা বুঝতে পারছেন ওই জিনিসটা আমি পেয়ে যাব তাইলে ওই জিনিসগুলো আমার আর জীবনেও হারবে না আমার ইমেল যদি ঠিক থাকে ইমেল যদি নষ্ট না হয় তাহলে আমার ওই জিনিসটা জীবনেও হারবে না ঠিক আছে তাইলে আমরা শুরু করি ডিজিটাল মার্কেটিং দেখতেছেন তো আচ্ছা okay digital marketing full course এখন প্রথমে কি করব আমরা social media social media marketing social media মার্কেটিংয়ে আমরা কি কি শিখব সেটা আমরা জানবো এক মিনিট সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি দেখেন বিভিন্ন কালার দিতে পারি এটা আমার জন্য কোনো সমস্যা না এটা মিডিলে মানে হ্যাঁ, আনতে পারি কোনো সমস্যা নেই মানে অর্থাৎ আমার যে কাজ আমি করতে চাই সেটা করতে পারবো ফেসবুক মার্কেটিং ফেসবুক এখন ফেসবুকে আমি কয়টা ক্লাস করতে পারবো ফেসবুকে আমি দেখি আমরা কয়টা ক্লাস করব ফেসবুকে এ বিষয়টা আমরা একটু জানি আচ্ছা ফেসবুকে আমরা করব কি এক নম্বরে করব প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট সেট প্রথমেই আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা থাকবে ওই অ্যাকাউন্টটাকে আপনি প্রফেশনালি সেট আপ করতে হইব দুই নাম্বার হচ্ছে Facebook page create and set ঠিক আছে তিন নাম্বার হচ্ছে ফেসবুক অ্যাডস ঠিক আছে চার নাম্বার হচ্ছে ফেসবুক বুস্ট অ্যাডস আর বুস্ট প্রায় সেম একটু দেখাই দিলেই চলবে তারপরে এক <coughs> দুই তিন চার পাঁচ নাম্বার হচ্ছে ফেসবুক পিকজেল সেট আপ ছয় নাম্বার হচ্ছে Facebook B U S I N business manager create and set up ছয় নম্বর হচ্ছে Facebook business manager Facebook business manager verify ঠিক আছে এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই সাতটা ক্লাস আপনার সাত দিনে শেষ হতেও পারে কখনো কখনো কোনো একটা ক্লাসে একটু জামেলা হয়ে যায় সাত থেকে সাতটা ক্লাসেও শেষ হতে পারে আবার এক দুইটা বাড়তেও পারে ঠিক আছে সাত থেকে নয় এ হচ্ছে আপনার ফেসবুকের উপরে আপনার ফেসবুক আমরা শেষ করার পরে আমরা কি শিখব আমরা শিখব ইনস্টাগ্রাম ঠিক আছে তারপর দুই নাম্বার শিখব আমরা কি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কি কি শিখবো আমরা দেখি number Instagram Instagram Instagram account create and set up দুই নাম্বার শিখবো আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং শেষ আমাদের ইনস্টাগ্রাম তিন নাম্বার আমরা তিন নাম্বার কি শিখব তিন নাম্বার শিখব লিঙ্কড লিঙ্কড ইন ইন ইনে কী কী শিখবো লিঙ্কড ইনে শিখব লিঙ্কড ইন লিঙ্কড ইন এ double C account create and manage না ক্রিয়েট অ্যান্ড সেট আপ এটা তারপরে দুই নম্বরে শিখব LinkedIn connector build up and marketing ঠিক আছে তিন নম্বরে শিখবো linkedin job find job post create job post create and build skill গেল তারপরে আমরা শিখব চার নম্বরে শিখব আমরা টুইটার টুইটারে একটাই শিখব আমরা টুইটারে শিখব শুধুমাত্র ওই টুইটার টুইটার একদিনেই শেষ Twitter account create and set up with promotion তারপরে হচ্ছে আপনার ওয়াইফাই আসেনি হ্যাঁ আমি শুনতেছি না আপনি একটু জুড়ে বলুন ওয়াইফাই আছে নাকি আচ্ছা ওয়াইফাই যদি থাকে তাহলে আপনাকে প্রিন্টারেস্ট মার্কেটিং শেখাইব পিন্টারেস্ট মার্কেটিং তারপরে হচ্ছে তারপরে ছয় নম্বর হচ্ছে ক্রেডিট মার্কেটিং এই দুইটা হচ্ছে যদি আপনার যদি আপনার ওয়াইফাই থাকে এবং এগুলো একটু পরের দিকেই করাই শেষ আমরা সোশ্যাল মিডিয়া শেষ সোশ্যাল মিডিয়া শেষ সোশ্যাল মিডিয়া শেষ করে আমরা এবং ইউটিউবে সাত নাম্বার না এটা হচ্ছে ইউটিউব ইউটিউব ইউটিউবটা অন্য কালার দিই একটু বড় বইটা দিই ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিংয়ে আসার পরে আমরা কি করব ইউটিউব মার্কেটিংয়ে আসার পরে আমরা শিখব আমরা শিখব YouTube channel create setup and optimization কিভাবে আমরা একটা ইউটিউবের চ্যানেল তৈরি করতে পারি কিভাবে এই চ্যানেলকে মনিটাইজেশন করতে অপটিমাইজেশন অপটিমাইজ মানে এসিও e করতে পারি কিভাবে আমার চ্যানেলটা একদম প্রফেশনাল একটা চ্যানেল তৈরি হইব এখানে দুইটা ক্লাস লাগতে পারে একটা ক্লাসে শেষ হইতে পারে ঠিক আছে দুই নম্বরে আমরা কি করব YouTube video post and video SEO ঠিক আছে তারপরে তিন নম্বরে ইউটিউব আদার মানে অন্য একটা ইউটিউবের ক্লাস নেওয়া লাগে এই ইউটিউবের তিনটা ক্লাস পরে আমরা কি করব চলে যাব ফাইবারে ফাইবার ফাইবারটা হচ্ছে মার্কেট প্লেস আপনার নিশ্চয়ই ফাইবার মার্কেট প্লেস নাম শুনছেন তো ভাইয়া আছেন আচ্ছা আমরা চলে যাব ফাইবার মার্কেট প্লেসে ফাইবার মার্কেট প্লেসে যাওয়ার পরে আমরা কি করব ফাইবারে সাতটা ক্লাস নেব সাতটা ক্লাস কি কি সাতটা ক্লাস দেব সাতটা ক্লাস কি কি সাতটা ক্লাস হচ্ছে এক নম্বরে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট দুই নম্বর হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েট তিন নম্বর হচ্ছে Fiverr gig SEO optimization and ETC পাঁচ নম্বর হচ্ছে Fiverr buyer request create and send পাঁচ নম্বর হচ্ছে ফাইবার গিগ মার্কেটিং ছয় নম্বর হচ্ছে ফাইবার ওটিএইচ আর আদার ফাইবারে আরও দুই একটা ক্লাস নেওয়া লাগে সাত আট দশটা পর্যন্ত ক্লাস নেওয়া লাগে বাইবারে ঠিক আছে এখানে আমি দিছি ছয়টা তবে দশটা পর্যন্ত ক্লাস নেওয়া লাগে ফাইবার শেষ ফাইবার শেষ করার পরে আপনাকে নিয়ে যাব out of marketplace buyer finding out of marketplace ঠিক আছে out of marketplace buyer finding out of marketplace কথাটার মানে বুঝছেন নি ভাই ফাইন্ডিং আচ্ছা। শব্দের তো জানেন ফাইন্ডিং ফাইন্ডিং ফাইন্ডিং ফাইন্ড তো জানেন ফাইন্ড অর্থ ফাইন্ড হ্যাঁ, হ্যাঁ, অর্থ খুঁজা খুঁজা ফাইন্ড অর্থ খুঁজা তো আমরা মার্কেট প্লেসের বাইরা বায়ার খুঁজতে যাই না মার্কেট প্লেসের বাইরে বায়ার খোঁজার জন্য আমরা প্রাথমিক অবস্থায় পাঁচটি ক্লাস নিব ক্লাস ফাইভ ঠিক আছে ওয়ান টু ফাইভ দিই ওয়ান টু ফাইভ আমরা পাঁচটি ক্লাস করব প্রাথমিক পর্যায়ে ঠিক আছে জি আচ্ছা আরেকটা জিনিস এই জায়গার মধ্যে একটা জিনিস অ্যাড করে বাকি রয়েছে এটাতে এইটা হচ্ছে promotion YouTube Facebook Instagram promotion ঠিক আছে এই ক্লাসটা আগে লাগবে একটা ক্লাস আমি সাইরে গেছিলাম এই ক্লাসটা আমি এই জায়গার মধ্যে অ্যাড করে দিলাম তাইলে এই জায়গার মধ্যে আমরা ওয়ান টু ফাইভ ফার্স্টটা ক্লাস করব কিভাবে আমরা বায়ার খুঁজে নিয়ে আসবো কীভাবে আমরা বায়ারকে ইমপ্রেস করব এই বিষয়গুলো আমরা আলোচনা করব পাঁচটা ক্লাস পড়ে আরও ক্লাস থাকবে সেই ক্লাসগুলো অবশ্য আপনার ক্লাসগুলোর ফাঁকে ফাঁকে আবার ওই যে আমরা মার্কেট প্লেসের বাইরে বায়ার খোঁজার জন্য যে সমস্ত কাজগুলো করব ওই সমস্ত কাজগুলো আমরা আলোচনা করব অল্প অল্প তাহলে দুইটা মিনিট আমাকে টাইম দেন আমি একটু আসি দুইটা মিনিট আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করেন मार्क्स एंड वगैरह जो हमारे मैन्युफैक्चर है रेडी इतना ही ना सामने वाला काम है तो हमारे को क्या है सबसे सारी ये वो हम কিন্তু আমার কিন্তু খেলেস বলে আমি যা খেলেস বানাই দেয় জি ভাই আছেন Hello? Hello? জি ভাই হ্যাঁ। তাইলে আমরা ওই যে ফাইবার আদার্স পর্যন্ত আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে ক্লাস করব দুইটা হ্যাঁ ফাইবার আদার পর্যন্ত আমরা ক্লাস করব সপ্তাহে দুইটা ফাইবার আদার্সের পর থেকে অর্থাৎ buyer finding out of the marketplace ক্লাসগুলো প্রতি সপ্তাহে এখন তখন থেকে ক্লাস প্রতি সপ্তাহে একটা কারণ আপনার এই জায়গার মধ্যে থেকে আসার পরে আপনার প্র্যাকটিসের জন্য প্রচুর কাজ আসবে প্রচুর প্র্যাকটিসের কাজ আসবে এগুলোর জন্য আপনি তারপরে আপনাকে ওই যে বায়ার ফাইন্ডিংয়ের জন্য আপনাকে হয়তো কাজ করতে হইব কাজ করারও সময় দিতে হইব বায়ারগুলো খোঁজার সময় দিতে হইব এজন্য সপ্তাহে একটা করে করবো আমরা এখন যদি আপনি লোড নিতে পারেন ওই সময় যদি আপনি লোড নিতে পারেন তাহলে আমি আপনাকে দুইটা ক্লাস নিতে পারবো সমস্যা নাই তবে আমি একটা করে করাই সবাই লোড ওই সময় আসার পরে আর লোড নিতে পারে না কারণ ওই সময় আপনার ফাইবারটাও একটা আপনার একটা টার্ম টার্ম চলে আসে ফাইবার হচ্ছে ফাইবার হচ্ছে প্রতিদিনের মনে করেন এক দেড় ঘন্টার কাজ ফাইবারের ঠিক আছে তারপরে হচ্ছে আপনার আপনি পেজে যেহেতু কাজ করবেন আপনার পেজটাতে প্রতিদিনের একটা তো কাজ থাকবেই আপনি ইউটিউবিংও করবেন ইউটিউবেও আপনার প্রতিদিনের একটা কাজ থাকবে বিষয়টা এরকম তারপরে আমরা বায়ার ফান্ডিং আউট অফ মার্কেট প্লেসের কাজ করে ক্লাস ফোরে আমরা গুগল মার্কেটিংয়ের ক্লাস করব গুগল মার্কেটিং গুগল মার্কেটিংয়ের ক্লাস করব আমরা কি কি গুগল মার্কেটিংয়ে ছয়টা ক্লাস ঠিক আছে গুগল মার্কেটিংয়ের ছয়টা ক্লাস গুগল মার্কেটিংয়ের ছয়টা ক্লাস কি কি এক নাম্বার হচ্ছে আল্লাহ এটা বাসতেছে না এক নাম্বার হচ্ছে Google account create and set up দুই নাম্বার হচ্ছে Google SER search ads campaign তিন নম্বর হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাডস চার নম্বর হচ্ছে গুগল শপিং অ্যাডস পাঁচ নম্বর হচ্ছে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন সাত নম্বর হচ্ছে বিং অ্যাডস আচ্ছা, ছয় নম্বর গেছে সাত নম্বর হচ্ছে Google PPC or conversion checking সে সেটা তারপরে হচ্ছে আপনার লাস্ট আসার পরে লাস্টে আসা এটা কি ডিসপ্লেস গুগল এডস এটা কি কি এডস ছিল বিং এডস ব্যানার্স সরি যেটা বললো জিএলি ব্যানার্স এই হচ্ছে আপনার মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হ্যাঁ। এই হচ্ছে মোটামুটি আপনার গুগলের উপরে শেষ গুগল শেষ হওয়ার পরে আমরা চলে আসব এসিও এসিও কি কি দেখাইব একটা হচ্ছে অন পেজ এসিও আর দুই নম্বর হচ্ছে অফ পেজ এসিও এই হচ্ছে মোটামুটি আমার ক্লাস শিডিউল এরপরে আরেকটা জিনিস হয়তো দেখাইতে পারি আপনাকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট শেখানো দেখাইতে পারি তবে এটা লাস্টের দিকে গেলে আর তার সাথে পাইবে লাইফ টাইম সাপোর্ট আমার কাছ থেকে ইনশাল্লাহ অর্থাৎ আমি যতদিন জীবিত আছি ততদিন ইনশাল্লাহ আমার কাছ থেকে এই সাপোর্ট পাইবেন ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আপনার কাছ থেকে আমার কাছ থেকে ক্লাস এর ভিতর থেকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন কারণ আমরা টোটাল কয়টা বিষয়ে কয়টা জিনিস আসলো এক এনে ষাট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাত আর দুই নয় নয় আর তিন বারো টুইটার একটা তেরো চোদ্দো পনেরো পনেরো আর চার হচ্ছে পনেরো আর চার হচ্ছে উনিশ উনিশ আর পাঁচ উনিশ আর পাঁচ হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ আর পাঁচ উনত্রিশ উনত্রিশ আর ছয় পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই টোটাল ধরেন চল্লিশটা ক্লাস তার মধ্যে থেকে কোনো একটা ক্লাস একদিনে শেষ করা যায় কোনোটা শেষ করা যায় না একদিনে একদিন হয়তো মনে করেন আমার একটু ক্লান্তি লাগলো বা আপনারা হয়তো বললেন ভাই আজকে একটু বিরক্ত লাগতেছে এভাবে করে ক্লাস একটু বাড়ে আর আপনার কাছে আপনি হ্যানত্যান ইত্যাদি করতে করতে মানে অর্থাৎ একটা সময় যাওয়ার পরে দেখা গেল আপনি প্রায় চার মাসই আমার সাথে থাকতে হচ্ছে কম বেশ মানে ক্লাস বাবদ তারপরে হচ্ছে আপনি সাপোর্ট নিয়ে আপনি তার আজীবন থাকবেন ইনশাল্লাহ এই পর্যন্ত আপনার সাথে আমার ক্লাস হবে এই ভিতরে আপনার যদি কোনো কোয়েশন থাকে বা প্রশ্ন থাকে আমাকে করতে পারেন প্রশ্ন তেমন নাই যে দেখেছিলেন হ্যাঁ ওটা কিভাবে কোনটা কোনটা যে কি দেখাইলেন ওই যে এই যে প্রথম যেটা দেখাইলেন একবারে এই লেখার আগে ও আচ্ছা আচ্ছা আচ্ছা লেখার আগে ওই যে ওই ওই অপশনে যাওয়ার জন্য কোথায় যাইতে হবে ঠিক না আপনি একটা নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নেওয়ার পরে আপনি ওই যে ডান পাশে ওই যে আমার কার্সর গেছে দেখছেন নি আমি আপনাকে স্ক্রিনশট এটা দেখি এই যে দেখেন এখন দেখছেন নি ওখানে ছয়টা ডট আছে দেখেন তাইলে কি দেখ এটা না এই যে নিচে একটা আইকন আছে না ওই যে আমাদের ইন্টারনেট ইন্টারনেট বলতে বুঝি নাই আমি আসলে কথাটা বুঝি নাই আর কি কি জানি যে সেট করে রাখা যাবে এখান থেকে সব সময় ও তো এইটাই এইটাই আমি আপনাকে বলছি এইটাই আমি আপনাকে বলছি এইটাই আমি আপনাকে বলছি এই এইটাই আমি আপনাকে দেখাচ্ছি যে এই জায়গাটা আপনি এই যে ছয়টা ডট আছে এই জায়গায় এই যে ছয়টা ডট এই ছয় ডটে আপনি ক্লিক করবেন আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে এখান থেকে নিচে আসবেন নিচে আসে আপনি লিখতে হলে ডক্স আপনি এইভাবে খালি পেজে লিখতে হলে ডক্স হ্যাঁ ডান দিকে ডান দিকে হ্যাঁ তারপরে টান দিয়ে নিচে আসলে ডক্সে গেলে এইভাবে পেজে লিখতে পারবেন আপনি যদি শিটে লিখতে চান তাহলে এখান থেকে গিয়ে শিট এভাবে মনে করেন অনেকটা ইনফরমেশন আছে তাইলে এই যে শিট আছে এই যে শিটে ক্লিক করবেন শিটে শিটে ক্লিক করলে এই যে আসবে শিট এখানে মনে করেন একজন মানুষের ইনফরমেশন দরকার এই যে নতুন একটা পেজ নিলেন চলে আসবে নতুন একটা পেজ আসলো এখন মনে করেন এখানে আপনি আচ্ছা। আপনি কিছু ইনফরমেশন এখানে কি বিষয়ে আপনি এটা কাজ করবেন এখানে নাম দিবেন প্রথমে লোডটা হয়ে যাক একটু স্লোলি লোড নিচ্ছে আচ্ছা কি বিষয়ে আপনি নাম দিবেন যেমন মনে করেন ইনফরমেশন অফ বায়ার ঠিক আছে এটা দিলাম হচ্ছে আমার না আমার এই পেজের নাম আমি বায়ার যেগুলো লিখবো বায়ার যেগুলারে পাইব ওগুলারে ওগুলার নাম আমি এই জায়গার মধ্যে তথ্যগুলো রাখবো এখন মনে করেন বায়ার নাম জেনাল আবেদিন জয়নাল আবেদিন ট্যাপ দিলে সেকেন্ড গড়ে চলে যাবে এখানে লিখবেন নাম সরি সরি সরি সরি এটা হচ্ছে না এই জন্য এই জায়গার মধ্যে আপনি লিখবেন নেম বায়ার নেম দুই নম্বর লিখবেন ফেসবুক তিন নম্বর লিখবেন ইনস্টাগ্রাম চার নম্বর লিখলেন লিঙ্কড পাঁচ নম্বর লিখলেন ইমেল ছয় নম্বর লিখলেন মোবাইল হ্যাঁ আরও কিছু আপনি অ্যাড করতে চাইলে এইভাবে লিখবেন এখন ওই জায়গার মধ্যে মনে করেন বার নেম আমি ঠিক আছে আমার ফেসবুক নেমও হচ্ছে আমার ফেসবুকের আমি ইউআরএল ফেসবুকের ইউআরএল বুঝেননি আপনি কোনো একটা জিনিসের ইউআরএল মানে বুঝেন ইউআরএল জি ইউআরএল মানে হচ্ছে লিঙ্ক ইউআরএল মানে কি সার্চ দিলে পাওয়া যায় হ্যাঁ লিঙ্ক এই লিঙ্কটা পাওয়ার আপনি কি করবেন ওই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনার নতুন একটা পেজ আসবো এই যে প্রোফাইলে ক্লিক করার পরে এই যে আমার সার্চ বারে উপরে দেখেন সার্চ বারে একটা এটা লিঙ্ক আসছে ওই লিঙ্কটা ক্লিক করলাম ক্লিক কইরা আমি ওই জায়গার মধ্যে বসাই দিলাম তাইলে আমার এটা ফেসবুক লিঙ্ক হয়ে গেল তারপরে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্কের জন্য আমি ইনস্টাগ্রাম ওপেন করতে হবে দেখাই বইছি যখন সব কিছু দেখাই নেই এরপরে আপনার লিঙ্কডিনের জন্য আমার লিঙ্কডিন ওপেন করতে হইব আচ্ছা এটা লোড হোক তার আগে আমরা ওদিকে লেখি অন্যগুলা লেখি এখন মনে করেন আমার ইমেল আমার ইমেল হচ্ছে যে Y N L Joynal S Y L at the rate GML Gmail dot com ঠিক আছে আমার মোবাইল নাম্বার হচ্ছে zero one double nine double four two seven two nine zero আচ্ছা এখন আমার লিঙ্কডিনের লিঙ্কটা দরকার ইনস্টাগ্রামের লিঙ্কটা দরকার আর লিঙ্কডিনের লিঙ্কটা দরকার একটু হোক একটু ডাউনলোড মানে অটো লোড হোক একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে হুম চলে আসলাম এটা হচ্ছে আমার প্রোফাইল প্রোফাইল আপনি যদি এইভাবে হুমে প্রোফাইলে থাকেন তাইলে কোনো সমস্যা নাই এই যে প্রোফাইলে আসার পরে একটা লিঙ্ক আসছে লিঙ্কটা কপি করলাম কপি করে ওই জায়গার মধ্যে বসাই দিলাম পেস্ট দিয়ে দিলাম এটা আমার ইনস্টাগ্রাম লিঙ্ক তারপরে হচ্ছে আমার লিঙ্কডিন লিঙ্ক লিঙ্কডিনটা এই যে লিঙ্কডিন লিঙ্ক এই জায়গার মধ্যে আছে এটা আমি কপি করে নিয়ে নিই শেয়ার ডাউন লোড হইতে থাকো দিয়ে দিলাম এটা হচ্ছে আমার লিঙ্কডিন লিঙ্ক এখন দেখা যাচ্ছে একটু বেশি না এখানে এই ঘরের মধ্যেই আমার ফেসবুকের লিঙ্ক আছে এই ঘরের মধ্যে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে এই ঘরের মধ্যে আমার লিঙ্কডিনের লিঙ্ক আছে অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে আমাকে কি করবে লিঙ্কডিনে নিয়ে যাইব এই লিঙ্কে ক্লিক করলে আমাকে ইনস্টাগ্রামে নিয়ে যাইব এই লিঙ্কে ক্লিক করলে আমাকে ফেসবুকে নিয়ে যাইব এটা হচ্ছে আমার নাম এই ইমেইলে ক্লিক করলে আমার ইমেইলে নিয়ে যাবে এটা কন্ট্যাক্ট আমার কন্ট্যাক্ট নাম্বার আমার মোবাইল নাম্বার আপনি এইভাবে ইনফরমেশনগুলো আরও বেশি চাইছেন মনে করেন আপনি চাচ্ছেন আমার বিজনেস নেম আমার পেজে আমার বিজনেস নাম চাচ্ছেন আপনার বিজনেস নাম চাচ্ছেন আপনার অ্যাড্রেস চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি সব কিছু এই জায়গার মধ্যে ইনফরমেশন আপনি দিতে দিতে পারবেন এবং এগুলো সেভ করা লাগবে না এগুলো অটোমেটিক যখনই আমি একটা অপশন লেখছি সাথে সাথে এই অপশনটা সেভ হয়ে গেছে এটা আর জীবনে কখনো যাবে না আপনি যখনই অন্য কোনো কম্পিউটারে গেলে আপনার ইমেলটা দিলে আপনার ইমেলটা দেওয়ার পরে আপনি ওই জায়গার মধ্যে যাবেন নিউটিউব ওপেন করবেন নিউটিউব ওপেন করার পরে আপনি ওই ওই জায়গার মধ্যে আসবেন হঠাৎ নেটওয়ার্ক স্লো হয়ে গেল হ্যাঁ ওই জায়গার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে ড্রাইভে আসবেন ড্রাইভে আসার পরে এই যে ড্রাইভে আসলাম ড্রাইভে আসার পরে ওই জায়গার মধ্যে আমি সার্চ দিতে পারবো এই যে আমার ইনফরমেশন অফ বায়ার এই জায়গার মধ্যে আছে যদি এখানে আমার বেশি সম্পদ থাকে বেশি তথ্য যদি এই জায়গার মধ্যে আমার সেফ থাকে তাহলে আমি কি করতে পারবো আমি এই জায়গার মধ্যে সার্চ দিব এই যে ড্রাইভে এই যে সার্চ ইন ড্রাইভ মানে সার্চ দিব আমার যে নামটা দিছি ওই নামটা দিয়ে সার্চ দিব সার্চ দিলেই চলে আসবে এখন আমার যদি এই যে এই তথ্যটা আমি বাইর করতে চাইলে এই জায়গার মধ্যে ক্লিক করব ক্লিক করলে আমার ইনফরমেশনটা ওপেন হয়ে যাব এই যে আমার সব ইনফরমেশন চলে আসছে ঠিক আছে এইভাবে আপনি গুগল শিটের কাজ করতে পারবেন আর ডক্সের কাজ দেখাইলাম ডক্সের কাজ এই যে আমি এখন লেখলাম এটা হচ্ছে ডক্সের কাজ আচ্ছা এই হচ্ছে আপনার ড্রাইভের সুবিধা অর্থাৎ আপনার কম্পিউটারে সেভ করে রাখলেন কখনো কখনো কম্পিউটার ভাইরাসজনিত কারণে হ্যাং হয় কখনো ডিভাইস নষ্ট হয়ে যায় কখনো আপনার মনে করেন আল্লাহ মাফ করুক ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আপনার কম্পিউটার ডেট হয়ে গেল নষ্ট হয়ে গেল আপনার অনাকাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো নষ্ট হয়ে গেলে আপনার যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন চলে গেল না এই জন্য আপনি কাজ করবেন কি গুগল ডক্সের মধ্যে সবগুলো রাখার জন্য ড্রাইভের মধ্যে ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে বাইক বুঝতে পারছেন ডিলেট করে কি জি জি রিমুভ ও রিমুভ এখানে রিমুভ করার অপশন কম তারপরে চাইলে আপনি রিমুভ করতে পারবেন এই জায়গার মধ্যে আসার পরে মানে কোথায় জানি রিমুভ আমি কখনো করিনি প্রয়োজনও পড়েনি আছে এখানে একটা নিশ্চয়ই একটা অপশন আছে রিমুভ করার জন্য এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন এর এখানে আসা ওই ড্রাইভ ওই আপনার ফোল্ডার উপরে ক্লিক করবেন বা রাইট বাটনে ক্লিক করবেন একটা রিমুভ অপশন আসবে রিমুভ অপশনে দিবেন রিমুভ হয়ে গেল ক্লিক আপনার ক্যান্সেল হয়ে গেল দেখছেন নেই আর কোনো আর আপনার প্রতিদিনের ক্লাস রেকর্ড করা হবে রেকর্ড করে আপনার ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে আপনি পরবর্তী দিন যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে ক্লাসটা আবার এখান থেকে ভিডিও দেখা তারপরে ক্লাস প্র্যাকটিস করতে পারবেন কথা বুঝতে পারছেন আর আপনার রবিবার থেকে ইনশাল্লাহ ফুল ক্লাস শুরু হয়ে যাব আর ততদিন আপনি কাজ করেন ওই ভিডিও ভিডিও রেডি করতে থাকেন যে কোনো ভিডিও আপনার মনে হয় একটা সুন্দর দৃশ্য দেখছেন একটা সুন্দর দৃশ্য দেখছেন আপনি দৃশ্যটাই ভিডিও করে ফেলেন ভিডিও করে ভিডিওটাই পোস্ট করে ফেলেন আপাতত যদি আপনি এডিটিংয়ের কাজ না পান যেভাবে ভিডিও করবেন ওইভাবে দিয়ে দেন একটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই সরকার বিরোধী কিছু দিবেন না অবশ্যই অবশ্যই সরকার বিরোধী কোনো শব্দ উচ্চারণ করবেন না অবশ্যই আপনি আরেকটা বিষয় হচ্ছে কোনো রক্তজনিত কোনো পোস্ট করবেন না রক্তজনিত কোনো ভিডিও দিবেন না যতদূর সম্ভব মারামারিজনিত ভিডিওগুলো এড়িয়ে চলবেন অতিমাত্রার হাড়ে ধরে মানুষের দেখার জন্য মানুষ কষ্ট পায় হাড়ে ধরবে ওই ধরনের ভিডিওগুলো দেওয়ার না দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ওই বিষয়গুলো একটু ফলো রাখবেন আর যেখানে যা দেখবেন ভিডিওটার সাথে সাথে পোস্ট করে দিবেন সাথে সাথে আপনি মনেও করেন এক থেকে একশোটা ভিডিও দিয়ে দেন দেখবেন আপনার আমি বললাম তো আপনি এখন থেকে তিন মাস কষ্ট করেন আপনার পেজটা মনিটাইজেশন হয়ে যাব আর আপনার পেজ মনিটাইজেশন হওয়া মানে আপনি গড়ে বৈশা বা আঙ্গুল চুইসা চুইসা মাসে তিরিশ চল্লিশ হাজার ইনকাম করবেন কথা বুঝতে পারছেন আমি তো রাত দিন করেও একটা পেজ উঠাইতে পারতেছি না আপনি তো ছয় হাজার ফলোয়ার তৈরি করে ফেলছেন রিয়েল ফলোয়ার ছয় হাজার তৈরি করে ফেলছেন মানে চারটিখানি কথা হ্যাঁ? এখন তো আপনি অনেক আগাই গেছেন আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কিত আলোচনা করেন আপনি প্রতিদিন একদিন বৈশা প্রতি সপ্তাহে একবার বৈশা রাত্রে বসে আপনার প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেন গুণগত মান আপনি প্রোডাক্টের গুণগত মানগুলো আপনি আলোচনা করেন সেই আলোচনার ভিডিওটা দেন দেখবেন একদিন দুই দিন পনেরো দিন এক মাস পরে আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে আমরা কিভাবে মোবাইলে ভিডিওগুলো পাই আর মানুষকে বলবেন আপনার আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করেন সব কমেন্ট করেন ভিডিওটা শেয়ার করেন আমার ভিডিওটা মানুষের উপকারের জন্য হলে ছড়িয়ে দিন এই রকম কিছু ইম্প্রেশনাল কথা বলবেন এগুলো তো বলতে আর দোষ নাই ভাই কথা বুঝতে পারছেন আর আপনার একটা প্রশ্ন করা হ্যাঁ বলেন চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট দশ মিনিট খুব বেশি করবেন না আবার কারণ বেশি বিরক্তিকর হয় আবার সুন্দর কারো যদি ওয়াজ হয় ব্যক্তিগত যেমন হাফিজুর রহমান বা এনায়তুল্লা আব্বাসি তারপরে হচ্ছে আপনার ওই ধরনের স্টপ লেভেলের আপনার নুর মুফতি নুর হোসেন কাসিমি তারপরে হচ্ছে কে জানি বাকিবিল্লা এই ধরনের ওয়াইজি যারা আছে তাদের ওয়াজ ফুলটাই আপনি মনে হয় এক ঘন্টার একটা ওয়াজ পোস্ট করে দিতে পার দিলে দিয়ে দিলেন মানুষ দেখবে শুনবে অনেক মানুষ আছে কি রাত্রে ওয়াজ বাজাইয়া মোবাইলের মধ্যে ওয়াজ ইউটিউবে ওয়াজ দিয়া অথবা ফেসবুকের ওয়াজ সাইরা ঘুমিয়ে পড়ে অনেক মানুষ আছে হাজার হাজার মানুষ আছে ওই সময় একটা ওয়াজ যদি সাইরা মনে করেন আজকে রাত্রে যদি একশো মানুষের ওয়াজ সাইরা করে তাহলে একশো ঘন্টা ওয়াজ টাইম একশো ঘন্টা ওয়াজ টাইম মানে কত মিনিট বুঝতে পারছেন তো এরকম আসবে এরকম হবে আর এগুলো আপনি একটু চেষ্টা করেন ট্রাই করেন আপনার ছেলে খেলতেছে মনে করেন আপনি ছেলে নামে আমি জানি না আপনার বেবি কয়জন ছেলে মেয়ে কয়জন দুইজন ছেলে কয়জন মেয়ে কয়জন দুইটাই ছেলে আপনার ছেলেরা খেলতেছে অথবা তারা ফুর্তি আমোদ করতেছে এটাই ভিডিও করেন সাইরা দেন মানুষ দেখবে মানুষ কি করে ভাই মানুষ ফেসবুকে যা পায় তাই দেখে কথা বুঝতে পারছেন যা পায় তাই দেখে এইগুলা আপনি একটু ট্রাই করবেন হয়ে যাব ধীরে ধীরে ট্রাই করলে আপনার চলে আসবে এটা বেশ কষ্ট হবে না আপনার জন্য আমি আপনাকে বারে বারে বলতেছি আপনি পেজ উঠান পেজে ভিডিও দেন পেজটা ঠিক করেন আর অতি সত্তর আপনাকে ইউটিউবে নিয়ে যাইব ইউটিউবে নিয়ে গেলে আপনি ইউটিউবে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমিও আপনাদের সুন্দর মতো শেখাইতে পারি ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম